চোদ্দই ফেব্রুয়ারি কবে বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়াপনার দিবস ভালো কথা বলেছে জ্ঞানের কথা বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভালোবাসলে তাড়াতাড়ি বলে দিন হ্যাঁ সামনে আসতেছে বেহায়া দিবস সেই দিবসে মানে না বয়স যারা আমার মতো সিঙ্গেল আসিস ভাই তোদের কাছে একটা কথা বলে যাই সামনে ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो চোদ্দোই ফেব্রুয়ারি যদি আন্তর্জাতিক ভালোবাসা দিবস হয় তাহলে আমার সবটুকু ভালোবাসা আমার মা বাবার জন্য হ্যালো গুগল পরিমণি তো মা হয়ে গেছে আমার সুমাইয়া কোন দিন মা হইতো সুমাইয়া কোনদিন মা ঐথ পারত না থুই পরি মনিরে বিয়া করিলা ভালোবাসা মানে যেটা দিল থেকে আসে যেটা অন্তর থেকে আসে মনে রাখবেন ভালোবাসা কাকে বলে শুনে রাখুন ট্রু লাভ কাকে বলে যেই ভালো ভালো কথা বলে জ্ঞানের কথা ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবে না চাহিদা থাকবে না চাওয়া থাকবে না পাওয়া থাকবে না শুধু ভালোবেসে যাবে এটার নাম ভালোবাসা কথা কি ক্লিয়ার না বেজাল আছে clear next I love you তার মানে কি মানে আমি আপনারে ভালোবাসি তাই হ্যাঁ, মানে তোমার আমি ভালোবাসি আপনি আমার জানেন কে কি বিবাদে বললাম হ্যাঁ? আপনি কইলেন যে তাহলে ফুল দিয়ে কিবা করে করে আমি করব কয় কি হাত বাড়িয়ে রই চাটা একটু হলে ছুই উড়ে বাবা সব নেশা যখন বুক পকেটে ধুই হাতের কেন আধুনিক ছেলে তো ফাম দিস না ফাম দিস না three, two, one, rock! তুই যদি আমার হইতি Oh my god! Wow! আদর আর সোহাগ পাইতি ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो হাত বাড়িয়ে রই চারটা একটু খুবই দারুণ ছিল নিষিদ্ধ সব নেশা যখন বুক পকেট ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য